আপনাকে মানে করে আমি চলে গেলাম ওকে ওকে আমি এবার আবার অ্যাপ ডিজাইন করব দাদা স্ক্রিন শেয়ার করব হ্যাঁ হ্যাঁ আপনি স্ক্রিনটা শেয়ার করুন আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে আর কিছু বলার নেই আমার আসছে দাদা হ্যাঁ আসছে আমার এই অ্যাকাউন্টের উপরে নজর পড়ে দাদা হ্যাঁ বলুন আমার হচ্ছে নতুন পেজটা আর কি ইয়া করে দিয়েছি ডিলিট করে দিয়েছি পুরানা পেজের উপরে কাজ করতে চাচ্ছি আর কি আচ্ছা আচ্ছা পুরনো পেজটা চালাবেন তাই তো জি জি কারণ ওটা আবার নতুন করে ক্লায়েন্ট আনাটা ডিফিকাল্ট হয়ে যায় আর এখানে তো আমার অনেক পুরানা ক্লায়েন্ট আছে right right right good decision okay এবার হচ্ছে নতুন পেজটা একটুখানি ইয়ে, ইয়ে, ইয়ে, নিচের দিকে নামান আচ্ছা আমার কাছে তো আপনার পেজটা আছে আচ্ছা আমি দেখাই আমার কাছে এই পেজটা থেকে আমাকে একটা ইয়ে করুন আমাকে অ্যাডমিন অ্যাক্সেস পাঠান এখান থেকে রিকোয়েস্ট পাঠাবো হ্যাঁ হ্যাঁ পেজরোল হ্যাঁ। রোল এই পেজ থেকে আপনি এখানে আপনি এখানে অ্যাটর্নি নামুন কথা কোথায় গেল একটু উপরে উঠুন কোথা থেকে দেব অপশনটা কোথায় গেল পেজ ওনার অপশন নাই কেন একটু উপরে উঠুন একটু উপরে উঠুন অপশন আছে আছে এক্সাইটিং এক্সাইটিং পেজ চলে যান হ্যাঁ এই যে উপরেই তো এটা এটাতে আসছে না কেন এক্সাইটিং পেজ ক্লিক করেন কি গো হুম এভাবে নেমে যাচ্ছে কেন হ্যাঁ, দাদা মনে হয় নেটের প্রবলেম করতেছে আমি একটু রিফ্রেশ স্লো হয়ে গেল নেট হ্যাঁ আপনার পেজ রোলটা পেজ রোলটা একটু রিফ্রেশ করুন তো পেজটাকে একটু পেজটাকে একটু রিফ্রেশ করুন দিয়েছি ওই যে এখানে ইয়া হচ্ছে ওকে পেজ রোল এত সময় লাগছে কেন নেটের প্রবলেম হ্যাঁ নেটটা স্লো আপনার আপনার নেটটা আজকে প্রচন্ড স্লো বেডরুম আছে সিল সরি আমি ওয়াইফাই কানেকশন বন্ধ করে আবার অন করব না না একটুক্ষণ ওয়েট কর চলে আসবে চলে আসবে বেনারসি শাড়ি বেনারসি শাড়ি আমাদের ইন্ডিয়ান শাড়ি আমাদের এখানে তৈরি হয় এরকম হচ্ছে কেন নেটটা স্লো আজকে স্লো ডিসকানেক্ট দিলে তো ইয়া হয়ে যাবে না জুম থেকে কেটে যাবে তখন ওকে আজকে আগে তাহলে আগে তাহলে আমি মূল ক্লাসটা করিয়ে নি হ্যাঁ তারপরে না নিয়ে এই আয়ান আব্বু এই ওকে একটু পানি দিও ও পানি পানি করে চিত্ত বাবাকে বলো পানি দিতে যাও না বলো জি দাদা হ্যাঁ? খুবই স্লো হয়ে আছে কেন হঠাৎ করে স্লো আজকে দাদা আমি কি বের হয়ে আবার লগ ইন করবো হ্যাঁ, একটু হ্যাঁ বের হয়ে একটু লগইন করেন তো ল্যাপটপই হ্যাং হয়ে আছে মনে হচ্ছে একটু বের হয়ে একটু ইন করেন হ্যালো হ্যাঁ হ্যালো দাদা আসছি আমি ওই যে নেট বন্ধ করে আবার আচ্ছা। অন করেছি আচ্ছা আচ্ছা এরকম প্রায়ই হয় বাসার ওয়াইফাই কানেকশনে দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখতে পাচ্ছি হ্যাঁ এই যে দাদা কোথায় গেল এই যে পেজ রোলে গেলে অপশন আসছে না এখানে এটাতে যাব না এক্সিস্টিং পেজ রোল পেজ রোলে গেলে আপনি এখানে অপশনটা আসছে না এই পেজে তো আগে থেকেই প্রবলেম ইভেন ওই যে আমার হাজবেন্ডকে যে অ্যাড করছি মানে ওর প্রোফাইল থেকে দেখা যায় ও অ্যাডমিন হ্যাঁ কিন্তু হ্যাঁ, আসছে না কেন আসছে না কারণ আপনি হলো মডারেটর বুঝলেন এই পেজটার মধ্যে এখন আপনি তো অ্যাডমিন নন অর্পিতা হাসান না অর্পিতা হাসান অর্পিতা হাসান হচ্ছে এই পেজের অ্যাডমিন একমাত্র অর্পিতা হাসানই আমাকে অ্যাক্সেস মানে দিতে পারবে অ্যাড করতে পারবে রাইট এখন তাহলে আর এই ইয়ে কথা এখন আমি তাহলে মূল ক্লাসটা শুরু করি হ্যাঁ আপনি আচ্ছা, আচ্ছা। অর্পিতা হাসান থেকে আমার আমার পেজটার মধ্যে পরে আমি পরে নেক্সট ক্লাসে করে দেবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওই জন্যই আসছে না কারণ এতক্ষণ আমি জিনিসটা খেয়াল করিনি আচ্ছা, আপনি মনে হয় অ্যাডমিন হতে পারেন হুম হুম ওইটা আমার আরেকটা আইডি তো আমি রেজওয়ানা ওইখান থেকে আর আরপিতা হাসান থেকেই পেজটা ক্রিয়েট করা ছিল আচ্ছা, আচ্ছা। তো ওই মেইন যেটাতে আইডিতে প্রবলেম হয়েছিল এখন আমি বুঝতে পারছি মানে আমার এখন আমার মানে মাঝখানে বলছিলাম না যে আমার অ্যাকাউন্টটা পার্মানেন্টলি রেস্ট্রিক্টেড কেন করেছে আমি হ্যাঁ। জানতাম না যে মানে যে ফেসবুক কি হ্যাঁ, হ্যাঁ। ওভার ইউথ গিয়ে আগে অ্যাকাউন্টটা খুলে আসতে হয় খুলে এসে তারপরে কার্ড অ্যাড করতে হয় তা আমি তো বুঝিনি আমি আমার ওই মেইন ফেসবুক অ্যাকাউন্টটা থেকে আমি ডিরেক্ট কার্ড অ্যাড করে দিয়েছিলাম ইউটিউব হ্যাঁ ইউটিউব ভিডিও দেখে দেন সে আমাকে পার্মানেন্টলি আমি বললাম না আমি ওটা থেকে কখনো অ্যাড রান করাই নাই কিন্তু আমাকে পার্মানেন্টলি রেস্ট্রিক্টেড করে দিয়েছে তারপরে যেই কারণে এখন ওই রেজওয়ানাটাকে বাদ দিয়ে আমি আবার নতুন আইডিকে আর কি এখানে মডারেটর করে রাখলাম যে এই আইডি থেকে কিন্তু আমার মনে হয় না এই আইডি থেকে করলে প্রবলেম হবে কারণ আমি তো এখন স্টেপ বাই স্টেপ আগাচ্ছি ওকে দাদা এখন কিসে যাব অ্যাড ম্যানেজারে যাব না না কিছু করতে হবে না এখন আমি ক্লাস করে হ্যাঁ? আপনার কিছু করতে হবে এখন হলো থিওরি চলবে দুদিন এখন আপনার আপনার দুদিন থিওরি ক্লাস চলবে হ্যাঁ? তারপর আবার প্র্যাকটিক্যাল শুরু হবে বুঝেছেন আচ্ছা ওকে আমি ডান আমি ক্রিয়েটিভ কোথাও যাব দাদা না না কোথাও যেতে হবে না আমি করছি আপনি শুধু কোথাও যেতে হবে না আপনাকে আমি করছি সব এক মিনিট আপনি ইয়ে হয়ে যান মাউসটাকে স্টপ করে দিন শেয়ার করে আচ্ছা। আপনি আমার কথা শুনতে পাচ্ছেন স্পষ্ট জি শুনতে পাচ্ছি ওকে এবারে দাদা ক্লাসটা কি রেকর্ড হচ্ছে তো ক্লাস হ্যাঁ রেকর্ড হ্যাঁ, হচ্ছে আচ্ছা সেদিন দাদা ওই যে রাজু ভাইয়া কিভাবে কিভাবে করলো আমাকে দিয়ে অ্যাকাউন্ট খোলালো হ্যাঁ। আমার কিছু মনে আছে সব মনে নাই কিন্তু আমি বলছি যে মানে আমাকে ওটার একটা রেকর্ড দিতে পারলে তো আমার জন্য ভালো হতো ইন ফিউচারে প্রবলেম হলে ভাই জানা তো আপনার আপনার অসুবিধে আশা করি প্রবলেম হবে না আর যদি প্রবলেম হয় তাহলে সেটা আমরা আছি আমরা আপনার কাছে সলভ করবো বুঝেছেন আশা করি আপনার ইন ফিউচারে এটা হলো এক মানে ওয়ান টাইম প্রবলেম এটা বারবার হয় না বুঝেছেন একবার ঠিক হয়ে আচ্ছা। গেলে আর সমস্যা নেই আপনার পেজে আর কোনোদিনও কিছু হবে না ওকে ওদের আচ্ছা। মূল ক্লাস শুরু এটা থিওরি ক্লাস হবে হ্যাঁ আজকে ক্লাসটা আজকে প্র্যাকটিক্যাল হবে না দুদিন থিওরি চলবে আবার প্র্যাকটিক্যাল শুরু হবে আচ্ছা। যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে যে এটা অ্যাডভার্টাইজ হবে মানে কিছু একটা অ্যাডভার্টাইজ সাকসেসফুল হবে আমি একটু অপশনের সম্বন্ধে একটুখানি বলে দিই হ্যাঁ একটুখানি ফেসবুক অপশনে একটুখানি কথা একটু মানে যখন অ্যাডভার্টাইজ চালাবেন তখন হচ্ছে আপনার জানাটা খুবই জরুরি ফেসবুক অকশন সম্বন্ধে হোয়াট ইজ অকশন ঠিক আছে বুক অকশন অপশনটা প্রতিটা অ্যাডভার্টাইজারে জানানো জানা উচিত যে যখনই কোনো অ্যাডভার্টাইজার এখানে ফেসবুকে চালাতে আসবে তখন তার এখানে জানা উচিত ফেসবুক অপশনটা ফেসবুক অপশন মানে হচ্ছে আচ্ছা আপনি আইপিএল খেলার নাম শুনেছেন আইপিএল অথবা BPL Bangladesh Bangladesh premier league এসব খেলাগুলো হয় জি জি শুনেছি হ্যাঁ, হ্যাঁ এসব খেলাগুলোর মধ্যে মধ্যে দেখবেন যে যখন খেলোয়াড়দের চুজ করা হয় খেলোয়াড়দের নিলাম হয় মানে হলো খেলোয়াড়দের দরদাম ওঠে তখন কি হয় যে খেলোয়াড়ের সব থেকে বেশি মানে পারফরমেন্স সব থেকে বেশি ভালো থাকে তো সেই খেলোয়াড়ের দাম সব থেকে বেশি সেই খেলোয়াড় সব থেকে বেশি পারিশ্রমিক নেয় বুঝতে পেরেছি অনেক সময় দেখবেন যে ওই যে অ্যান্টিক পিসের যে নিলাম হয় না অ্যান্টিক পিস গুলো যে নিলাম হয় অনেক সময় অনেক ওই যে পুরোনো দিনের মানে যে জিনিসপত্রগুলো যে নিলাম হয় নিলামে ওঠে নিলাম করে ওগুলো দেখবেন প্রচন্ড দাম হয় দেখবেন যে জিনিসটা যত অ্যান্টিক হবে যত ইউনিক হবে মানে যত ওল্ড হবে দেখবেন সেই জিনিসটার দাম দেখবেন সব থেকে বেশি হয় তাই তো তো এগুলো নিলামে ওঠে নিলামের মধ্যে যে যেমন দাম দেয় যে যেমন মানে যত মানে এটা পুরনো হবে যত এটা মানে মানে রাজরাজাদের আমলের যে জিনিসগুলো আছে যে তরবারি তারপর কয়েন এসব জিনিস নিলামে ওঠে এবারে ওখানে কি হয় যে যেটা যত পুরনো হবে যত সেটা তত দাম তত বেশি উঠবে এটাই হলো নিয়ম তাই তো এটাই হলো মানে অ্যান্টিকুয়েশন নিলামের নিয়ম আর আইপিএল খেলায় কি হয় যে আইপিএল খেলার মধ্যে যে খেলোয়াড়ের পারফরমেন্স যত ভালো হবে সেই খেলোয়াড় তত বেশি পারিশ্রমিক পাবে মানে সেই কলরের দাম সেই খেলোয়াড়ের দাম তত বেশি তত বেশি হবে ঠিক আছে যেমন হচ্ছে আপনাদের ইয়ে ইয়ে ওই যে এক্সাম্পল দেখি দিয়ে আপনাদের ইয়ে বাংলাদেশের যিনি ক্যাপ্টেন আছে তো ক্যাপ্টেনের তো পারফরমেন্স সব থেকে ভালো থাকে সবসময় ভালো মানে হাই থাকে তখন সেই ক্যাপ্টেনের পারফরমেন্স হাইয়ের জন্য সেই ক্যাপ্টেন দেখবেন সব থেকে বেশি টাকা চার্জ করে আর বাকিরা যারা আছে তারা কম টাকা চার্জ করে আর যারা নতুন দেখবেন যারা প্লেয়ার যারা মানে ওই খেলতে মানে সেই খেলাতে প্রথম নাম মানে যাচ্ছে তারা দেখবেন যে এই দশ লাখ বিশ লাখ মানে কুড়ি লাখেও তারা খেলা করে ঠিক আছে ক্যাপ্টেন যারা আছে তারা কি হয় তাদের তাদের সবসময় মানে দামটা যে আছে তাদের পারিশ্রমিকটা সবসময় মানে কোটি কোটি টাকার নিচে তাদের হয় না ঠিক আছে যত এক্সপেরিয়েন্স ততই হ্যাঁ, তো হ্যাঁ, হ্যাঁ। মানে যত পারফরমেন্স যত তত তার মানে ইয়ে পারিশ্রমিক তত বেশি হবে ঠিক আছে রাইট রাইট তাহলে এইখানে তাহলে মূল তাহলে কোন বিষয়টা কাজ করে তাদের পারফরমেন্স তাই তো ঠিক আমাদের এই ফেসবুক অ্যাডভার্টাইজিং এ একটা পারফরম্যান্সের ব্যাপার থাকে কিরকম সেটা যে এই যে আমাদের ফেসবুক অ্যাডভার্টাইজিং এখানে একটা পারফরমেন্সের ব্যাপার থাকে কিরকম যে ওই যে বলেছিলাম যে যত পারফরমেন্স যত ভালো তত তার দাম বেশি ঠিক আছে এটা হলো আইপিএল এর নিয়ম অথবা বিপিএল এর নিয়ম কিন্তু আমাদের এখানে কি আমাদের এখানে যত পারফরমেন্স পারফরমেন্সটা কিরকম ঘটে দেখো আমাদের এখানে একটু উল্টো প্রসেসে ঘটে ঠিক আছে প্রসেসটা আমি দেখা একটুখানি যে আমি এখানে লিখলাম ফেসবুক ফেসবুক অপশন আচ্ছা।, আচ্ছা দাদা এখানে একটা কোশ্চেন ছিল হ্যাঁ, মানে আমরা তো ধরেন কমন প্রোডাক্ট নিয়ে কাজ করছি হ্যাঁ তো হ্যাঁ। অনেকেই বলে যে কমন প্রোডাক্ট নিয়ে কাজ করলে সেক্ষেত্রে রিচটা কম হয় মানে ইউনিক কিছু কম মানে হবে না কম হবে না সব যা আমি যেভাবে শেখাবো সেখানে রিচ কোনোটাই কম হবে না সেই জন্য তো আমি আমি আপনাকে সেটা শেখাচ্ছি ইউনিক করে মানে এরকম কি কিছু এখানে হ্যাঁ হ্যাঁ সেটাই আমি শেখাচ্ছি দেখুন আপনি রিচের ক্লাসটা করুন সম্পূর্ণ ওকে আচ্ছা। এখন হচ্ছে যে একটা অ্যাডভার্টাইজিং এর সব থেকে মেন গুরুত্বপূর্ণ যে ভিত মানে একটা অ্যাডভার্টাইজিং সাকসেস সাকসেস হওয়ার মধ্যে সব থেকে কোন জিনিসটা কাজ করবে চারটি জিনিস এক নম্বর হলো অ্যাড কপি দু নম্বর হলো ইমেজ অথবা ভিডিও ঠিক মানে গ্রাফিক্স তিন নম্বর হচ্ছে হেডলাইন আর চার নম্বর হচ্ছে কল টু অ্যাকশন বাটন এই চারটে জিনিস হলো একটা অ্যাড কপি মানে একটা অ্যাডভার্টাইজিং অথবা আপনার ক্যাম্পেইনটাকে সাকসেসফুল করার জন্য এই চারটে জিনিস সব থেকে বেশি গুরুত্বপূর্ণ और पांच नंबर যেটা থাকে সেটা হলো টার্গেটিং মানে হলো আপনি কোন পিপল গুলোকে টার্গেট করছেন টার্গেট কাস্টমার জানা মানে টার্গেট কাস্টমার রাইট পাঁচ নম্বরে পাঁচ নম্বট আমি এখানে দিয়ে দিই পাঁচ নম্বরো targeting 5 number 5 targeting okay target এটা বড় হবে ঠিক আছে তাহলে এই হলো পাঁচটা বিষয় একটা দুটো তিনটা পাঁচটা এই পাঁচটা বিষয় হলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ একটা একটা অ্যাডভার্টাইজিং কে সাকসেসফুল করার জন্য ঠিক আছে তো হ্যালো আপনি আছেন হ্যালো হ্যালো হ্যালো আপনি শুনতে পাচ্ছেন আমার কথা হ্যালো হ্যালো আপনি আছেন একটু একটু রেসপন্স করবেন হ্যালো হ্যালো হ্যাঁ আপনি আমার শুনতে পাচ্ছেন Hello? Hello? হ্যালো আপনি একটু রেসপন্স করুন আপনি আমার কথা শুনতে পাচ্ছেন হ্যাঁ, হ্যাঁ রেজবানা উনি কি আমার কথা শুনতে পাচ্ছে উনি কোনো রেসপন্স করছে না হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছেন আপনি আমার কথা হ্যাঁ দাদা হঠাৎ করে স্ক্রিনটা বন্ধ হয়ে গেল সাউন্ডও বন্ধ হয়ে গেল এখন শুনতে পাচ্ছেন আচ্ছা এবার শুনতে পাচ্ছেন এখন জি হ্যাঁ এখন শোনা যাচ্ছে ওকে ওকে ঠিক আছে তো একটা অ্যাডভার্টাইজিং কে সাকসেসফুল করার জন্য যে চারটে জিনিস আপনাকে মেন ফোকাস করতে হবে সেটা হলো এই চারটে পাঁচটা বিষয়ের উপর ঠিক আছে ad copy image headline call to action button এবং লাস্টে হচ্ছে টার্গেটিং এই পাঁচটা জিনিস যদি আপনার পারফেক্ট হয় তখন কিন্তু আপনার অ্যাডভার্টাইজিং মানে নাইনটি মানে হান্ড্রেড পার্সেন্ট বলবো না যে কমসে কম মানে এইটটি থেকে এইটটি ফাইভ পার্সেন্ট আপনার চান্স থাকবে যে আপনার অ্যাডটা আপনার ক্যাম্পেইনটা সাকসেসফুল হবে মানে আপনি যে রিটার্ন আচ্ছা। আপনি যে ইনভেস্ট করছেন সেই ইনভেস্টের বদলে আপনার হলো রিটার্ন আসবে ঠিক আছে আপনার অ্যাড মানে অ্যাডস মানে আমাদের যে যেটা যেটা বলা হয় রিটার্ন অন অ্যাড স্পেন্ড ঠিক আছে সেই রিটার্ন আপনার অ্যাড স্পেন্ডের সঙ্গে আপনার রিটার্নটা আসবে যেটা আপনি ই করতে পারবেন ঠিক আছে তো এখন প্রশ্ন হচ্ছে যে এইখানে অপশনে কি কি কাজ আছে অপশনে কাজ যেটা আছে ধরুন এখানে হচ্ছে এটা হলো অ্যাডভার্টাইজিং এখানে হচ্ছে একটা দুটো চারটে লোক আছে এখানে ভিট করছে ঠিক আছে আচ্ছা। এখানে হচ্ছে এই চারটে লোকের অডিয়েন্স টার্গেটিং হলো সেম ঠিক আছে চারটে ধরুন আপনার যেমন ফ্যাশন হলো আপনার নিশ আপনার ক্যাটাগরি এই চারটে লোকের ধরুন মানে ক্যাটাগরি হচ্ছে ফ্যাশন ঠিক আছে এই আচ্ছা। চারটে এই এই ব্যক্তিটা যাদেরকে টার্গেট করছে এই ব্যক্তিটা তাদেরকে টার্গেট করছে ইনিও তাদের টার্গেট করছে এবং ইনিও তাদের টার্গেট করছে মানে চারজন চারজন লোকই একজন ব্যক্তিকে টার্গেট করছে ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে ফেসবুক কাদের কাদ মানে কাদেরকে উইন করবে মানে কাদের অ্যাডটা সেই ব্যক্তিটাকে দেখাবে এবার চারজন চারটে কোম্পানি অ্যাড একসাথে তো দেখাতে পারে না একটা ব্যক্তি তাই তো এখন হলো ফেসবুককে এখন তাই জন্য ফেসবুক একটা ক্যাটাগরি তৈরি করেছে মানে একটা প্রসেস তৈরি করেছে সেটা হলো অকশন সের উপর দিয়ে এটাকে যেতে হবে ফেসবুকে অকশনে উইন করতে গেলে আপনাকে হলো আপনার ad copy image video image অথবা video headline call to action button এবং টার্গেটিং এগুলোকে আপনাকে পারফেক্ট করতে হবে আর ছ নম্বরে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আছে সেটা হলো আপনার ল্যান্ডিং পেজ মানে হলো আপনার স্টোর যে স্টোরের মধ্যে আপনি তার কাস্টমারকে নিয়ে যাচ্ছেন অথবা ইউজারকে ইউজারকে নিয়ে যাচ্ছেন ঠিক আছে তাদেরকে আপনি সেইটা সেইটাকে হলো আপনার রিলেভেন্স রাখতে হবে রিলেভেন্স কিরকম রাখতে হবে আমি একটু দেখাই দেখিয়ে দিই কিরকম রাখবেন ওকে এটা হলো এটা ধরুন একটা অ্যাডভার্টাইজিং ঠিক আছে এই অ্যাডভার্টাইজিংটা হচ্ছে আমি দেখেন সমস্ত দেখেন কি আছে প্রথমে অ্যাড কপি আছে তারপর দেখেন একটা ভিডিও আছে ঠিক আছে ভিডিও আছে তারপর দেখেন আচ্ছা। এটা হলো এটা হলো হেডলাইন এটা হলো হেডলাইন এই হেডলাইন আচ্ছা। হেডলাইন আছে তারপরে হচ্ছে কি আছে এটা এটাকে বলা হয় কল টু অ্যাকশন বাটন হ্যাঁ এটার মধ্যে আচ্ছা। যখন আমি ক্লিক করব তখন দেখেন আমাকে আমাকে দেখেন একটা ইয়ে ওয়েবসাইটের মধ্যে রিডাইরেক্ট করছে ফেসবুক হ্যাঁ, আমি এখানে চলে এসেছি ঠিক আছে এখন প্রশ্ন এই যে আমি আমি যে দেখলাম এখানটায় এখানে কি বলছে how to start online business that generate এত এত দু লাখ বাইশ হাজার ছশো একত্রিশ টাকা in first month cost then ঠিক আছে স্টার্ট মানে একশো নিচে আপনি স্টার্ট করে আপনি কি করে অনলাইন বিজনেস থেকে ফার্স্ট মান্থ মানে প্রথম মাস থেকেই দু লক্ষ টাকার উপরে ইনকাম করতে পারবেন এটা হলো তার মানে অ্যাড কপি হলো তার স্লোগান মানে হলো তার মেসেজ যেটা যেটা তার টার্গেটেড পিপলদেরকে দেখাতে শোনা মানে দেখাতে চায় ঠিক আছে মানে এইটার সাথে আমি দেখি যে এইটার সাথে আমার ল্যান্ডিং পেজটা মিল আছে কিনা ঠিক আছে তাই দেখুন ল্যান্ডিং পেজটা up to start and online video generate এত এত এত in first one ad ad copy hundred hundred dollar to ঠিক আছে দেখেন এটার সাথে একটা মিল আছে তাই তো জি এটার সাথে এটার সাথে দেখেন এটা কিন্তু মিল আছে ফেসবুক কিন্তু এটা কিন্তু দেখে যে যখনই আপনি একটা আপনার ল্যান্ডিং পেজ অথবা আপনার স্টোরটাকে যখনই আপনি ফেসবুকের মধ্যে মানে আপলোড করবেন তখন কিন্তু ফেসবুক আপনার ল্যান্ডিং পেজটা অথবা ওয়েবসাইটটা কিন্তু স্ক্যান করবে স্ক্যান করে দেখবে যে আপনার অ্যাডভার্টাইজের সঙ্গে আপনার এই ওয়েবসাইটটার মানে সঠিক মিল আছে কিনা যখন দেখবে যে একটা আচ্ছা। মিল আছে তখন আপনাকে ফেসবুক আপনাকে কি করবে অপশনে উইন করবে তখন আপনার অ্যাডটাকে তখন ফেসবুক মানে শো করবে অপটিমাইজ করবে ঠিক আছে আপনার আপনার অ্যাডটাকে সে ফেসবুক অ্যাপ্রুভ করবে জি তো এইখানের মধ্যে এখন দেখা গেলো এগারো সাত পাঁচটা তিন এগুলো চারজন ব্যক্তি চার রকমের রেট দিচ্ছে তাহলে এইখানের মধ্যে তাহলে এখন আমাদের আমাদের যে আমি কি বললাম যে যখন আমরা যখন আমাদের আপনাদের বিপিএল এ যখন কোনো খেলোয়াড়কে যখন ইয়ে করা উইন করা হয় তখন কি বলে তার পারফরমেন্স যত ভালো ভালো তার রেট তত বেশি হয় এইখানটায় দেখুন এইখানটায় হিসাব হিসাব মতো তো ইনি ইনি তো এগারো ডলার দিচ্ছে তাহলে ফেসবুক তো উচিত যে এটা ইনি সব দেখেন এখানে মনে সব থেকে বেশি টাকা কিন্তু ইনি দিচ্ছে ইনি দিচ্ছে হ্যাঁ। তাই তো তাহলে ফেসবুক তো উচিত তাহলে এনার অ্যাডটাকে শো করা বাকিগুলো বাকিদের তো শো করা উচিত না জি তাই তো কেন কেন শো করা কারণ ইনি তো সব থেকে বেশি টাকা দিচ্ছে ফেসবুক তো যদি ইনি বেশি টাকা দিচ্ছে তাহলে এনার অ্যাডটাকে আমি শো করবো এটাই তো এটাই তো মানে মূল হিসাবটা আসছে হ্যাঁ, হ্যাঁ, এটার হ্যাঁ, অ্যাড দেখেই ফেসবুক দেখাবে বাকি এনাদের অ্যাড দেখাবে না আর যদি গেল যে এনার অ্যাড ঠিক আছে এনার এই বিষয়গুলো ঠিক আছে এই যে বিষয়গুলো মানে রুলস মেনটেন করে যে মানে অ্যাডটা দিবে হ্যাঁ, হ্যাঁ অবশ্যই মেনটেন করতে হবে এবার ফেসবুকের ফেসবুকের হ্যাঁ। স্লোগানটা কি ফেসবুকের স্লোগান হচ্ছে আপনিও এখান থেকে বেনিফিট লাভ করুন এবং ফেসবুক এখান থেকে বেনিফিট লাভ করুন যদি ফেসবুক আপনাকে বেনিফিট করতে না পারে তাহলে আপনি কি ফেসবুকে আসবেন ফেসবুকে কি আপনি কি পয়সা খরচা করবেন না না অবশ্যই করবে না তাহলে আপনি যদি এখান থেকে বেনিফিট পান তখনই তো আপনি ফেসবুকের মধ্যে এসে পয়সা খরচা করবেন তাই তো জি জি তাহলে ফেসবুক হলো এটা কথা ফেসবুক এটাই বলতে চায় যে আপনি এখানে এক টাকা ইনভেস্ট করুন আমি আপনাকে দু টাকা এনে দেবো ফেসবুক এটা বলতে আচ্ছা। চায় এখন ফেসবুক যদি আপনাকে এনে নিতে না পারে অথবা আপনি যদি এখান থেকে সেই আপনার যে অ্যাচিভমেন্টটা যদি অ্যাচিভ করতে না পারেন তাহলে আপনি তো ফেসবুক কখনো ইয়ে, ইয়ে করবেন না ইনভেস্ট করবেন না তাই তো তো এখন প্রশ্ন হচ্ছে যে এই হলো মেন নিয়ম রুলস বলতে গেলে এগুলো আপনাকে কোয়ালিটি পূর্ণ করতে হবে অ্যাড কপি ভিডিও এগুলো আপনাকে কোয়ালিটি পূর্ণ করতে হবে ঠিক আছে যখন আপনার ইউজারকে যখন আপনি দেখাবেন যখন আপনার যাদেরকে আপনি টার্গেট করছেন সেই টার্গেটেড পিপলদের যখন দেখাবে তাদের যে মনে যেন একটা ওয়াও ফিল হয় মানে তারা যেন দেখি বলতে পারে হ্যাঁ এটা খুব সুন্দর জিনিস এটা আমাকে এক্ষুনি কেনা উচিত এরকম একটা যেন ওয়াও ফিল হয় বুঝতে পেরেছে এটা হলো আপনার এক নম্বর আর দু এক নম্বর প্রসেস আপনাকে ফলো করতে হবে দু নম্বর প্রসেস হচ্ছে আপনি যে প্রোডাক্টটাকে চুজ করছেন আপনি যে সেটা যেন সেটা যেন উইনিং প্রোডাক্ট হয় মানে হচ্ছে সেটা যেন মানুষ যেটা পছন্দ করে ঠিক আছে মানুষ যেন উইন হয় আপনার প্রোডাক্টটা সেটা কিন্তু সেটা সেই জিনিসটা কিন্তু আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে মাথায় রাখতে হবে ঠিক আছে আর আপনার যে গ্রাফিক্স গুলো বানাবেন আপনি যে ইমেজ গুলো দেবেন সেগুলো কিন্তু হাই কোয়ালিটি দেবেন একটা মানে আই ক্যাচিং দেবেন দেখলে যেন একটা ওয়াও ফিল সেরকম টাইপের দেবেন তাহলে আপনার ইমেজে তাহলে আপনার যখন ইউজার দেখুন ফেসবুক দেখুন আপনার ফেসবুককে ইনভেস্ট ফেসবুকের মধ্যে টাকা টাকা ইয়ে করে ইনভেস্ট করি কিসের জন্য ইমপ্রেশনের জন্য তাই তো ইমপ্রেশন মানে হচ্ছে আমরা বেশি বেশি করে যাতে আমাদের যে পণ্যটা আছে ফিজিক্যাল আপনার স্টোর আছে আপনাদের এলাকায় একটা ফিজিক্যাল স্টোর আছে বা ধরুন সেটা একটা জনবহুল এলাকা মানে আপনার যে দোকানটা আছে দোকানের সামনে দেখা গেলো দিনের মধ্যে কমসে কম পাঁচ হাজার লোক চলাফেরা করে ঠিক আছে এবার বলুন যে আপনার সেল কেমন দিনের মধ্যে কেমন আসবে ভালো আসবে যখন চলাফেরা করে পাঁচ হাজার লোকের মধ্যে আপনার সেল কিন্তু ভালো আসবে এবার আপনার আপনার ওই আপনার দেখুন পাঁচ হাজার লোক বাদ দিন এবার আপনার থেকে পাঁচশো লোক চলাফেরা করে তাহলে কি হবে পাঁচ হাজার লোকের থেকে পাঁচশো লোকে কি হয় সেল কম আসবে তাই তো হ্যালো হ্যালো কেন ওখানে শুনতে পাচ্ছি আমার কথা হ্যাঁ, হ্যাঁ, তাহলে পাঁচ হাজার লোকের থেকে যদি পাঁচশো লোক চলাফেরা করে তাহলে কিন্তু আপনার সেল কিন্তু পাঁচ হাজার লোকের থেকে কিন্তু পাঁচশো লোকের জায়গায় কিন্তু কম আসবে কেন কম আসবে এখানে লোকও কম এখানে লোক লোকও কম এখানে কনভার্ট হওয়ার মানে ইয়ে, ইয়ে মানে রেশিও আপনার কম থাকবে আর যেখানে পাঁচটা লোক থাকবে সেখানে হচ্ছে আপনার লোকও বেশি কনভার্ট হওয়ার রেশিও আপনার বেশি তাই তো ঠিক তেমনই আপনার একটা স্টোর আছে সেটা কে জানে যে আপনার আপনি যেমন আপনি প্রোডাক্ট সেল করেন অথবা আপনি যেমন ইউনিক যে কুর্তাগুলো আছে বা শাড়ি শাড়ি আপনি সেল করেন সেটা কে জানে সেটা সেটা শুধু আপনি জানেন তাই তো আর তো কেউ জানে না না হ্যাঁ, হ্যাঁ, তাহলে আপনার এখানে আপনি ফেসবুকে এসে এসছেন কি করতে যে মানুষকে আপনার প্রোডাক্ট সম্বন্ধে অথবা আপনার বিজনেসের সম্বন্ধে মানুষকে জানাতে এইবার এই মধ্যে থেকে একটা জিনিস আপনাকে খুঁজে বার করতে হবে যে ইউএসপি এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ ইউএসপি কথা মানে হচ্ছে unique unique selling unique selling proportion কথা বলা হয় যে আপনার প্রোডাক্টের ইউনিক সেলিং কি আছে ইউনিক সেলিং প্রপোজিশন কি আছে মানে আপনি যে প্রোডাক্ট নিয়ে কেউ ঠিক দেখুন আপনি যে শাড়ি বিক্রি করছেন আপনার আপনাদের এলাকায় তো আরো তো অথবা আপনার তো অনেক কম্পিটিটর আছে যারা শাড়ি বিক্রি করছে তাই তো তারা তো সেম জিনিস সেম জিনিস সেল করছে তাই তো এখন প্রশ্ন যদি তাহলে তাদের তাদের থেকে তাদেরকে ছেড়ে দিয়ে এখন আপনার প্রোডাক্টটা সে কেন কিনবে এটা আপনাকে চিন্তা করতে হবে কিরকম কেন কিনবে তার জন্য আপনাকে ইউএসপি মানে আপনার বিজনেসের ইউএসপি খুঁজে বার করতে হবে বুঝতে পারলেন ইউএসপি আচ্ছা। মানে হচ্ছে যে ইউনিক সেলিং প্রপোর্শন মানে এটা এটা বিষয়টা আমি একটু ব্যাখ্যা দিই ধরেন এইটা হতে পারে হতে পারে আপনার আপনি ডিসকাউন্ট দেন এটা আপনার ইউএসপি হতে পারে ইউএসপি মানে এক্সাম্পল কি কি হয় এক নম্বর হলো ডিসকাউন্ট ডিসকাউন্ট হ্যাঁ ঠিক আছে ডিসকাউন্ট হতে পারে আপনার ইউএসপি যে আপনি ডিসকাউন্ট দেন আপনার যে যতগুলো প্রোডাক্ট থাকে প্রতিটা প্রোডাক্টে আপনার ভালো রকমের একটা ডিসকাউন্ট থাকে ঠিক আছে তারপর হচ্ছে দু নম্বর একটা জিনিস দিই সেটা হতে পারে buy one get one free মানে হচ্ছে একটা সাথে একটা ফ্রি দেন ঠিক আছে অথবা দেখা গেলো আপনি শাড়ি দিচ্ছেন শাড়ির সাথে দেখা গেলো শুদ্ধ দেখা গেলো ব্লাউজ পিস আপনি ফ্রি দিচ্ছেন অথবা শাড়ি মনে তো ব্লাউজ পিস থাকেই ঠিক আছে আমাদের তো শাড়ি ব্যবসা মানে আমাদের মানে এখানে সব হ্যাঁ, একটা কিছু মানে হ্যাঁ একটা কিছু ফ্রি দেবেন ঠিক আছে ছোট একটা জিনিস হ্যাঁ ছোট একটা জিনিস অথবা একটা বেবিদের একটা মানে বাচ্চাদের একটা কিছু একটা ফ্রি দিলেন আপনি কানের দুল এরকম অনেক সময় অফার হ্যাঁ, হ্যাঁ, করেন জুয়েলারি কিছু একটা ফ্রি দিলেন যে আপনি দেখে লাইফের সাথে আপনি এটা ফ্রি থাকবে সাথে এটা ফ্রি হ্যাঁ অনেকে দেখবেন সে ফ্রি ফ্রি পাওয়ার লোভে আপনার এটা কিনে নেবে ঠিক আছে এটা এটা হলো ইউএসপি আপনার আপনার মানে বিজনেসের ইউএসপি এটা ওকে ঠিক আছে এটা হলো আর হ্যাঁ, দু নম্বর গেল তিন নম্বর হতে পারে যে আপনি ফ্রি শিপিং মানে আপনি যে শিপিং দিচ্ছেন সেই শিপিং চার্জটা আপনি নেন না সেটা আপনি ফ্রি দেন আচ্ছা। ঠিক আছে এটা হলো তিন নম্বর ইউএসপি তারপর আরো হতে পারে একটু এবার আপনি একটু ভাবুন ওই তো তিনটে বললাম এবার আপনি একটু আপনি কটা বলুন আর কি কি অফার দেওয়া যেতে পারে কি অফার হ্যাঁ, রাইট আর কি অফার দিতে পারবেন আপনি যে কোনো অকেশন উপলক্ষে ডিসকাউন্ট ডিসকাউন্ট ডিসকাউন্ট আপনি দেবেনই আপনি এটা হ্যাঁ। এটা সারা বছর চালাতে পারেন অকেশন অকেশনের সময় তো চালাবেনই তাই এখন সারা বছর আপনি থার্টি হ্যাঁ। পার্সেন্ট চালাচ্ছেন অকেশন অকেশনের সময় তখন আপনি ফিফটি পার্সেন্ট করে দেবেন হ্যাঁ, তারপর তারপর এমনও দিতে পারেন যে আপনি কিনা আপনার একদিনের মধ্যে আপনার মালটা আপনার বাড়ি মানে আমার আপনার প্রোডাক্টটা আপনার এখান থেকে আপনার বাড়িতে পৌঁছে যাবে একদিনের মধ্যে ঠিক আছে মানি ব্যাগ গ্যারান্টি দিতে পারেন প্রোডাক্ট না পৌঁছে আপনার মানি টাকাটা আমরা ফেরত দিয়ে দেবো গ্যারান্টি দিতে পারেন এগুলো হলো আপনার ইউএসপি এটা আপনি সবসময় মেনটেন করবেন এটা চিন্তা করবেন আচ্ছা কিছু ইউএসপি আমাকে লিখবেন কটা ঠিক আছে লিখে আমাকে নেক্সট দিন বলবেন যে আপনার প্রোডাক্টের আপনার বিজনেসে আপনি কি কি ইউএসপি বার করলেন বুঝতে পেরেছেন আচ্ছা, কটা ইউএসপি আমি কটা এখানে বলে দিলাম আর আপনি কটা মাথা থেকে আইডিয়া করে বার করবেন যে আর কি কি ইউএসপি আপনি এখান থেকে অফার গুলো ক্লায়েন্টদের জন্য দেওয়া যেতে পারে ক্লায়েন্টের জন্য অথবা আপনার কাস্টমারকে এই কারণ এখানে আমার ক্লায়েন্ট না আপনার কাস্টমার হবে আপনার কাস্টমার আপনি সেটা অফার করতে পারেন ঠিক আছে কি কি ইউএসপি আচ্ছা। মানে আপনার আপনার বিজনেসের ইউএসপি কি ঠিক আছে এটা আপনি কটা মানে কটা ইয়ে আইডিয়া বার করবেন যে আপনি কি কি ইউএসপি দিতে পারেন সেটা আমাকে নেক্সট দিন বলবেন ওকে আচ্ছা। তাহলে এই যে ইউএসপিটা আপনি বার করলেন এই ইউএসপিটা আপনি লিখবেন হচ্ছে অ্যাড কপিতে ঠিক আছে আচ্ছা। মানে হচ্ছে দেখুন দেখুন মানুষ তো আমি কি বললাম যে আপনার তো কম্পিউটার আছে আপনি যে প্রোডাক্ট সেল করছেন যে শাড়ি বিক্রি করছেন আপনি যদি জামদানি বিক্রি করেন আপনার তো আরো তো লোকে জামদানি বিক্রি করছে তাই তো তাহলে এখন আপনাকে বুঝতে হবে যে ইউএসপি কি সে ইউএসপিটা হচ্ছে আপনার এক কপিতে লিখতে হবে যে আমি আমার থেকে যদি আপনি আমার শাড়িটা কেনেন আমি আমি আপনাকে কম ফর্টি পার্সেন্ট লেস দেবো ডিসকাউন্ট দেবো প্লাস একটা কানের দুল ফ্রি দেবো অথবা একটা হার ফ্রি দেবো ঠিক আছে আচ্ছা। কানের কানের দুল ফিরিয়ে দেবো তখন দেখবেন যে তখন আপনার কম্পিউটার দেয়া গেল আপনার কম্পিউটার দেয়া গেল শুধু শাড়ি সেল করছে কিন্তু তার কোনো ইউএসপি নেই ঠিক আছে হ্যাঁ। কিন্তু আপনি শাড়ি আপনি সেম জিনিস সেল করছেন আপনি শাড়ি সেল করছেন কিন্তু আপনার ইউএসপি আছে ঠিক আছে কিন্তু কি এবার এবার ধরুন যে ইউএসপিটা যে আপনি যে শাড়িটার সাথে যে কানের দুলটা দিচ্ছেন সেটা তো ফ্রিতে দেবেন না সে দামটা আপনি ওর থেকে ঠিক মানে হ্যাঁ, কায়দা করে বার করে নেবেন ঠিক আছে এটা হলো অনলাইন বিজনেসের একটা মজা বুঝতে পারলেন সেটা আপনি এটা দেবেন না আপনি হলো ওইখান থেকে আপনি কায়দা করে বার করে নেবেন বুঝতে পেরেছে তাই হলো আপনার একটা জামদানি শাড়ির দাম দেখলো পাঁচ হাজার টাকা হলো ঠিক আছে এবার দেখা গেলো চার হাজার টাকা আপনার শাড়িটার দাম পড়ছে আর পাঁচশো টাকা হলো আপনার দুলটা দাম পড়ছে ঠিক আছে কানের দুটো দাম পড়ছে তাহলে এই চার হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা হচ্ছে আমরা অ্যাড করে হ্যাঁ, হ্যাঁ, তারপর শিপিং চার্জটা দিয়ে যা হলো প্যাকেজিং টাজারিং নিয়ে বাকি পাঁচশো টাকা আপনার করে গেল পাঁচ হাজার টাকা আপনার আপনার মেজারমেন্টের দাম উঠে গেল তো সেটা আপনাকে করতে হবে তো এইবার হচ্ছে অ্যাড কপির মধ্যে আপনার কলে ইউএসপি যেটা আছে সেটা হলো আপনার অ্যাড কপির মধ্যে ইয়ে দেখুন মাস কিন্তু সেম হ্যালো হ্যালো হ্যাঁ আপনি দাদা কাটা কাটা আসছে হ্যাঁ, হ্যালো হ্যালো শুনতে পাচ্ছেন আপনি হ্যাঁ, হ্যাঁ শুনতে পাচ্ছেন জি জি ওকে আপনি আপনি চৈত্র সেলের নাম শুনেছেন চৈত্র সেল না চৈত্র সেল মানে হচ্ছে বছরের শেষে যে চৈত্র মাস পড়ে চৈত্র মাসের শেষের দিকে মানে লাস্ট এক সপ্তাহ আমাদের এখানে খুব সেল বসে মানে যত মানে স্টক থাকে ওই যে মানে যত মানে মালের স্টক সব সকালে কি sixty percent ninety percent discount দিয়ে সব মানে স্টক খালি করে ফেলে বুঝতে পারলেন হ্যাঁ, পয়লা বৈশাখের অনেক সময় লসেও দেয় আমাদের লসেও দেয় রাইট শুধুমাত্র কি ওই ইয়ে জন্য মানে পয়লা বৈশাখে ক্লিয়ার করার জন্য ক্লিয়ার করার জন্য এই যে এই যে লসে যে দিচ্ছে মানে অনেক এরা তো এরা তো একবারে তো লসে তো দেয় না কিছু তো মানে কমসে কম মানে যে কেনার দামটা তো তুলে ফেলে মানে একদম হয়তো কেনা দামে দেয় আবার অনেক সময় অনেকে লসেও দিয়ে দেয় যে আমার টাকাটা উঠে আসে টাকাটা উঠে আসে রাইট মানে ক্যাশটা উঠে আসে তো এইটা হচ্ছে আপনাকে যখন আপনি একটা অ্যাড কপি লিখবেন তখন আপনাকে যখন লেখার মধ্যে মানে বুঝতে হবে যে আপনি আপনার কাস্টমারকে আপনার প্রোডাক্ট তো সেমই আপনি যে প্রোডাক্ট কম্পিউটার সেম প্রোডাক্ট করে কিন্তু আপনার যে ইউনিক যে একটা মানে ইয়ে সেলিং যে প্রফেশনাল যে একটা আছে সেইটা কি থাকতে পারে সেটা ডিসকাউন্ট হতে পারে সেটা মানে বাই মানে get one buy one get one free হতে পারে সেটা আরো অন্য কিছু হতে পারে কি হতে পারে সেটা সেটা আপনি একটা ইয়ে মাথা থেকে বার করবেন দেখবেন আপনার বিজনেস বুম হয়ে গেছে বুঝতে পেরেছি বুঝেছি এটা হলো আপনার এক কবিতা লিখবেন শুধু এটুকুনি বার করবেন কারণ নেক্সট দিন আপনাকে এক কবিতা লেখা শেখাবো ঠিক আছে আপনি শুধু ইউএসপিটা আচ্ছা। ইউএসপি খুঁজে আপনি বার করবেন আপনার হ্যাঁ, এই অফার হ্যাঁ, করে রাখবেন তারপর আমি যখন এক কবিটা যখন আপনাকে দেখা শেখাবো তখন দেখবেন এক চান্স আপনি ধরে নিতে পারবেন যে আপনার এক কপিটা এইভাবে লিখতে হবে বুঝে গেল আচ্ছা সেকেন্ড অপশনটা কি আছে ইমেজ অথবা ভিডিও ইমেজ অথবা ভিডিও যাই দা ইউজ করেন না কেন সেটা যেন হাই কোয়ালিটি হয় বা সুন্দর হয় কারণ আপনার বিশেষ করে আপনার হলো মেয়েদের হ্যালো এই যে হ্যাঁ শুনতে পাচ্ছেন এই যে একটা এটার ইমেজ দেখতে পাচ্ছেন ইমেজটা কত ক্লিয়ার ওয়েটার জুনিয়র দেব একটা একটা ইমেজ কত হ্যাঁ হ্যাঁ গিটার দেখেন স্টার্ট হেয়ার দেখেন কত সুন্দর কত ক্লিয়ার দেখেন ঠিক এরকম টাইপের ইমেজ তৈরি করার চেষ্টা করবেন এরকম টাইপের এবার ধরুন হ্যাঁ এইবারে ধরুন আপনার যে ইমেজটা আছে সেই ইমেজটার সাথে আমরা আপনি যে মানে যেই শাড়ি বলুন যে কুর্তি বলুন যেগুলো আপনি সেল করতে চাইছেন সেখানটা ইমেজ যেমন তৈরি করবেন ইমেজের নিচে একটা বড় করে আপনি একটা যে আপনার যে ইউএসপিটা আছে ঠিক আছে আপনি যে ইউএসপি দিতে চাইছেন মানে আপনার ইউনিক সেল প্রপোর্শন যেটা আছে সেটা এখানটা বড় বড় করে লিখে দেবেন বুঝতে পেরেছেন কেন বলুন তো কারণ আমাদের এশিয়ান কান্ট্রি বিশেষ করে বাংলাদেশ বলুন ইন্ডিয়া বলুন এখানে হচ্ছে কি এরা কি বলুন তো অ্যাড কপির দিকে কত নজর দেয় না এদের ইমেজ চোখে পড়লো ইমেজ নিচে এখানে ইয়ে এখানে আপনার ইউএসপি দেখলো ব্যাস ঝোঁঝাপ কিনে ফেললো বুঝতে পারলেন তো যদি পারেন তো কিছু ইমেজ কোন প্রফেশনাল কে দিয়ে যদি আপনি যদি নিজে যদি ডিজাইন করতে পারেন তো খুবই ভালো যদি আপনি ডিজাইন হ্যাঁ, গ্রাফিক্স এর কাজ রাইট রাইট তাহলে তো কোনো অসুবিধা গ্রাফিক্স এর কাজ যদি পেয়ে থাকেন তাহলে তার কোনো অসুবিধা নেই আর কোনো চিন্তা করতে হবে না তাহলে তো আপনার আর কোনো চিন্তা আপনি তো নিজেই মানে সবকিছু করতে পারবেন তাহলে তাহলে আপনার যে ইউএসপিটা আছে সেই ইউএসপিটা এখানে বড় বড় করে লিখে দেবেন আচ্ছা এখানে হতে পারে এর উপরে হতে পারে আচ্ছা কিছু গ্রাফিক্স কোড আমাকে দেখাবেন তো আপনার যে ইউএসপি আছে সেই ইউএসপিটা দিয়ে কটা গ্রাফিক্স তৈরি করতে পারবেন নিজে নিজে আসলে আমার আবার রিসেন্ট হয়েছে কি বুয়াটা আসা বন্ধ করে দিচ্ছে না না এবার ধরুন এটা তো এক ওয়ান টাইম কাজ এর মধ্যে আমি এখন সময় করতে পারবো না আর কি বাবু আছে তো এর জন্য না এখন তো এটা তো ওয়ান টাইম কাজ এটা তো একবার করলেই আমি ওইটা আমি করে করতে পারবো এমনি সমস্যা নেই ওভাবে যেভাবে বলছেন অফার হ্যাঁ। দিয়ে আমি মানে কি অফার দিব এখানে তো ধরেন ওরা ক্লাসের কথা বলছে আমার তো ধরেন অনেক অনেক হিউজ কালেকশন আমাদের শাড়ি ড্রেস তো কিসের উপর করব এবার আপনি যেগুলো সেল সেল করছেন ওটার উপরেই করবেন যে কোনো একটা হ্যাঁ যে কোনো একটা ধরবেন ধরেন শাড়ি নিলেন শাড়ির মধ্যে একটা অফার তৈরি করবেন কুর্তি নিলেন কুর্তির মধ্যে একটা অফার তৈরি করবেন লেহেঙ্গা নিলেন লেহেঙ্গার মধ্যে একটা অফার তৈরি করবেন ঠিক আছে কানের দুল নিলেন কানের দুলের মধ্যে একটা অফার তৈরি করবেন তাহলে তো অনেকগুলো পিকচার এখানে একসাথে অ্যাড করা লাগবে হ্যাঁ অনেকগুলো পিকচার তো আপনাকে অ্যাড করতে লাগবে আপনার তো বিভিন্ন মানে মাল্টিপল নিশ গুলোকে আলাদা আলাদা করতে হবে যেমন শাড়ি কুর্তি লেহেঙ্গা এটা তো তিনটে আলাদা আলাদা নিশ তাই তো লেহেঙ্গার সহ তো আপনার শাড়ি তো মিল খাচ্ছে না লেহেঙ্গা হলো একটা আলাদা জিনিস সেটা হলো হাই মানে সেগমেন্ট আলাদা আলাদা রাইট সেগমেন্ট গুলো তো আলাদা আলাদা ক্যাটাগরি তো আলাদা আলাদা তখন আলাদা আলাদা জন্য আপনাকে আলাদা আলাদা ইমেজ তৈরি করতে হবে আলাদা আলাদা গ্রাফিক্স তৈরি করতে হবে বুঝে গেল তো সেইটার ওপর আপনি আলাদা আলাদা আলাদা আপনি অফার তৈরি করবেন মানে ইউএসপি তৈরি করবেন বুঝতে পেরেছে মানে সবগুলোকে এক জায়গায় মানে গুলি ফেলবেন না গুলি ফেলে কিন্তু কাস্টমার কিন্তু দেখুন কনফিউজ হয়ে যাবে আমি কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতে পেরেছেন যে যাদেরকে শাড়ি দেখাবেন তাদেরকেও শাড়ি দেখাবেন তাহলে কিন্তু লেহেঙ্গা দেখাবেন না তখন কিন্তু শাড়ি ছেড়ে তারা এখন লেহেঙ্গা লেহেঙ্গা আসবে তখন কিন্তু ল্যাঙ্গও নেবো না আপনার থেকে শাড়িও নেবে না <laughs> যখন যেটাকে টার্গেট করব সেটার উপরে সেটার উপরে রাইট রাইট এটার উপরে ওটার উপরে অ্যাটাক অ্যাটাক দেখবেন ওটা ওটা দেখবেন সেল হয়ে যাবে এখানে কাস্টমার হচ্ছে আমাদের ব্রেন সবসময় কনফিউশনের মধ্যে চলে যায় দেখবেন যে মহিলারা যখন ইয়েতে কিনতে যায় দোকানে যখন কিছু কিনতে যায় তখন দেখবেন তারা দেখবেন সবসময় কনফিউশনে চলে যায় যে কোনটা ছেড়ে কোনটা নেবো কোনটা ছেড়ে কোনটা নেবো আর লাস্টে গিয়ে দেখবেন যে কিছু কিনতে পারেন লাস্টে যেটা কিনে বলে এটা তোমার ভালো হয়নি অন্য অন্যটা কিনলে ভালো ছিল এটা হলো কনফিউশন এটা আমাদের ব্রেন কাজ করে ওই জন্য যেটা দিয়ে মানে একটা দিয়ে করবে শাড়ি যেখান দিয়ে টার্গেট করবে তাদেরকে শাড়ি টার্গেট করবে যাদেরকে ল্যাঙ্গা দিয়ে টার্গেট করবে তাদেরকে ল্যাঙ্গা দিয়ে টার্গেট করবে যাদেরকে কুর্তি দিয়ে টার্গেট করবেন সেখানে শুধু কুর্তি দিয়ে তাদেরকে টার্গেট করবে তাদের কিন্তু অন্য কিছু দেখাবেন ঠিক আছে দেখবেন আপনার অ্যাড প্রফিটেবল হবে বুঝতে পেরেছেন ওকে তাহলে অ্যাড কপি গেল ইমেজ অ্যাড কপিটা মানে আমার ইউএসপি কয়েকটা ক্রিয়েট করে রাখবো নেক্সট ক্লাসে রাখে রাইট রাইট ইউএসপি কটা ক্রিয়েট করে রাখবেন আমি যে যেগুলো বললাম সেগুলো মাথা থেকে থিংকিং করে কথা বার করে রাখবেন কি কি হতে পারে আচ্ছা আমার ইউনিক কি হতে পারে মানে আমার ইউনিক সেল প্রপোর্শন কি হতে পারে সেটা আপনার বার করবে আমার সেলের মধ্যে আমি যে সেল করতে তার মধ্যে ইউনিকনেস কি আছে মেন কথা হচ্ছে সেলিং মানে সবথেকে বড় বড় সেল মানে বানানো আমার সেল হ্যাঁ, বানানো রাইট মেন কথা হচ্ছে সেলিং কারণ প্রোডাক্ট তো আপনাকে যা আছে বাকি তো পৃথিবীর সব লোকের কাছে একই জিনিস আছে এবার আপনি কেমন সেল করতে পারছেন সেটা হলো আপনার কায়দা আপনার টেকনিক সেই টেকনিক আপনি সেল করবেন বুঝে গেল ওকে দাদা মেইন কথা কি মানে সবাই তো আসলে এক জায়গা থেকে এনে এনে সেল করে যে যার যার প্রফিটটা রাখে হ্যাঁ। যতটুকু দেখেছি মার্কেটে মানে যে সবচেয়ে কম রেটে দিতে পারে তার কাছ থেকে ক্লায়েন্টরা কেনে দেখা হ্যাঁ এবার তো আপনি তো কম কম রেটে তো দেবেন না আপনি তো ইউএসপি দিয়ে মানে দিয়ে বিজনেস করবেন <laughs> আপনি আপনি কম রেটে দেবেন আপনি দয়া গেলো আপনি আপনি দয়া গেলো একটা শাড়ির দাম পাঁচ হাজার টাকা আপনি সিক্সটি পার্সেন্ট লেস করে দিলেন ঠিক আছে হ্যাঁ। তো সিক্সটি পার্সেন্ট লেস করে দিয়ে আপনি সেল করলেন তাহলে এটাও তো একটা ইউএসপি হলো হ্যাঁ। তাই না একটা পাঁচ হাজার টাকা শাড়ি আপনি দু হাজার টাকা বেচছেন তাহলে এটাও তো একটা ইউএসপি হলো তখন করবেন কি তখন ইমেজটা নেবেন ইমেজটা নেওয়ার মধ্যে এখানটা পাঁচ হাজার টাকা লিখবেন পাঁচ হাজার টাকাটা কেটে দেবেন নিচে দু হাজার টাকা করে ডিসকাউন্ট হ্যাঁ। করে দেবেন তাহলে কি হবে সে দেখবে যে বাহ পাঁচ হাজার টাকা শাড়ি দু হাজার টাকা দিচ্ছে শাড়িটা তো খুব সুন্দর দেখতে আমি এক্ষুনি কিনে কিনে নেবেন জি মানে আপনি যেটা যেটা করবেন একটা কায়দায় করবেন মানে একদিন তো মানে অন্যরকমের করছে এখন থেকে একটা মানে সবকিছু করবেন একটা মানে মানে প্রফেশনাল লেভেলে করবেন মানে ডিজিটাল মার্কেটিং এ প্রফেশনাল লেভেলে করবেন বুঝে গেল hello hello hello Hello. Hello আপনি কথা শুনতে পাচ্ছেন নেটে প্রচন্ড ডিস্টার্ব করছে হ্যালো হ্যাঁ দাদা শুনতে পাচ্ছি আপনার মনে নেটওয়ার্ক একটু ডিস্টার্ব করছে হ্যাঁ আমি একদম রাউটারের নিচে বসে আছি এই টাইমটা খুবই ডিস্টার্ব করে আচ্ছা ওকে আচ্ছা। যেটা বললাম তাহলে আমাদের ইয়ে ad copy image video headline হেডলাইনটা হলো আপনি ইউএসপিটা হেডলাইনে ইউজ করবেন ঠিক আছে আচ্ছা এখানে বলে দিই কোন কোন জিনিসগুলো এটা হলো হেডলাইন ঠিক আছে দেখেন এটা এটার মধ্যে ইউএসপি কি আছে বলুন তো একটুখানি আর্ন ফ্রি ভিউজ উইথ হ্যাঁ এটা মানে ওদের নাম হ্যাঁ, হচ্ছে ব্র্যান্ডের নাম ঠিক আছে এটা হলো ওদের এখানের মধ্যে ইউএসপি কি আর্ন ফ্রি ভিউ দেখেন ফ্রি ফ্রি দেখতে পাচ্ছেন ফ্রি আর্ন করতে পারবে হ্যাঁ ফ্রি এই যে ফ্রিতে কথাটা লিখছে এই ফ্রির জন্য কিন্তু অনেকে এখানে এখানে গিয়ে সাইন আপ করবে তাই তো ফ্রি শুধুমাত্র ফ্রিতে দেখা কেন দেখুন আমি যদি একটা জিনিস আপনাকে ফ্রিতে দিই আপনি নেবেন না জি তাহলে যখন দেখেন যে ফ্রি কথাটা যখন শুনছে তখন কিন্তু সে এখানটায় গিয়ে সাইন আপ করছে এটা হলো ইউএসপি বুঝতে পেরেছেন মানে এতদিন যা করে করেছেন করেছেন এখন যা করবেন সব হলো প্রফেশনাল লেভেলে করুন ঠিক আছে আচ্ছা। কারণ এখন আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে এখন আপনি এটা দাদা যখন মানে কোন অ্যাড রান করাবো তখন সেক্ষেত্রে আমার তখন এইভাবেই করতে হবে সেক্ষেত্রে আপনি এভরিডে তো আমার এত কিছু মেইনটেইন করার দরকার নেই সেক্ষেত্রে বুঝলাম না মানে এভরিডে যে আমরা পোস্টিংটা দিচ্ছি হ্যাঁ ওইখানটা ওইখানটা মেইনটেইন করতে পারেন ওইখানটাও আপনি ইউএসপি ইয়ে, ইউজ করতে পারেন বুঝতে পেরেছেন ওইখানটা হ্যাঁ। যদি আপনি আপনি যদি এভরিডে যদি আপনি যদি অর্গানিক ভাবে যদি আপনি সেল আনতে চান তাহলে ওইখানটা আপনি ইউজ করতে পারেন যে আমাদের আমাদের এখন এই ফেব্রুয়ারি মানে ইয়ে, এই মাসের জন্য আমাদের যত মানে হচ্ছে কলেজদের হ্যালো হ্যাঁ ফেব্রুয়ারিতে আপনি সবাই অফার দিচ্ছে ফাল্গুনের জন্য রাইট ওকে এইবার হচ্ছে লাস্টে যে সবথেকে বড় জিনিসটা আছে হ্যালো শুনতে পাচ্ছ আমার কথা জি দাদা শুনতে পাচ্ছি হ্যাঁ ওকে লাস্টে যে সবথেকে বড় জিনিস যেটা যেটা আছে খুবই মানে গুরুত্বপূর্ণ সেটা হলো টার্গেটিং টার্গেটিং আপনাকে খুব মানে নিখুঁত করে করতে হবে টার্গেটিংটা আমি দেখিয়ে দেবো টার্গেটিংটা আপনাকে খুব নিখুঁত করে আপনাকে টার্গেট করতে হবে আপনার যে টার্গেটিং পিপলরা আছে তাদেরকে আপনাকে নিখুঁত করে করতে হবে বুঝতে পেরেছেন তো কীভাবে টার্গেটিং করবেন সেই বিষয়গুলো আমি আপনাকে শিখিয়ে দেবো তো আজকে একটা বিষয় নিয়ে আচ্ছা। এই যে আজকে আমরা এটা নিয়ে যখন আলোচনা করলাম আপনি তাহলে আজকে বাড়ির কাজ যেটা রইলো সেটা হলো ইউজ ব্যবহার করা ঠিক আছে ইউএসপি খুঁজে বার করো আপনার বিজনেসের জন্য এখন তারপর আমরা নেক্সট দিন আমরা অ্যাড কপি লেখা শিখবো আর আপনি বিজনেস এমএস ভিডিওতে আপনি তৈরি করতে পারবেন যদি ভিডিও দেন তো সব থেকে বেস্ট হবে আর আরেকটা কাজ দাদা আমি না ভিডিও মেক করা পারি না এটা কি কেউ শেখায় ভিডিও মেক করা আমার যেহেতু রাজু ভাই শিখিয়ে দেবে অসুবিধা নেই আচ্ছা, আচ্ছা। রাজু রাজু পারে ভিডিও মেক করতে কি করে রাজু ভিডিও মেক করতে সেটা করে দেবে আচ্ছা এখানটায় আরেকখানা জিনিস আপনি করতে পারেন যেমন হচ্ছে যে এখানটা একটা জিনিস আমি দেখি মানে যে কিছু কিছু মেয়েরা কিছু কিছু মেয়েরা ওই লাইভে আসে ওই ফেসবুকে লাইভে আসে লাইভে এসে দেখি তারা দেখি তারা দেখি প্রচুর দেখি ভিউ হয় তাদের ভিউ হয় তারা দেখি আমি দেখাচ্ছি তারা আচ্ছা এখানের মধ্যে আরেকটা অপশন ফেসবুকের মধ্যে আরেকটা জিনিস আছে জানতে সেটা এই মার্কেট প্লেস সম্বন্ধে না এটা আমি জানি না এতে মার্কেট প্লেস ওকে এই মার্কেট প্লেস হচ্ছে এখানটা আপনি হলো আপনার যে প্রোডাক্টগুলো আছে সেখানে আপনি এখানে লিস্ট করে দেখুন কারণ কত লোকে দেখেন কত বিক্রি করছে দেখুন এই লোকটা পাঞ্জাবি বিক্রি করছে এটি খাট বিক্রি করছে তারপর হচ্ছে ইনি হেডফোন বিক্রি করছে মোটরসাইকেল বিক্রি করছে এটি খাট বিক্রি করছে পঁচিশ হাজার টাকা দাম দেখুন ইয়ে এখানে মেশিন বিক্রি করছে এই যে রিসেলার চাই ঠিক আছে শাড়ি ব্যবসা দেখুন শাড়ি বিক্রি করছে বুঝতে আচ্ছা। পেরেছেন এখানে হচ্ছে আপনি আপনার যে প্রোডাক্টটা আছে সেটাকে আপনি লিস্টিং করে দিতে পারেন লিস্টিং করে দাম দিতে পারেন এখান থেকে অনেক মানুষ এখানে এটাকে ইউজ করে বিশেষ করে বিশেষ করে বাইরের দেশের লোকেরা মানে বিশেষ করে ইন্ডিয়ান বলুন আমেরিকা বলুন ওই বলুন এইসব টাইপের লোকেরা প্রচন্ড মানে এই মার্কেট থেকে ব্যবহার করে যেটা ফেসবুক এখানে ফ্রি বুঝতে পারলেন তো এইখানে আপনার বিজনেসটাকে আপলোড করতে গেলে কি করে করবেন তো প্রথমে হচ্ছে ক্রিয়েট নিউ লিস্টিং এখানে ক্লিক করবেন হ্যাঁ? এখানে ক্লিক করে আচ্ছা। করলে আপনি কি বিষয় সেল করছে সেটা আপনি চুজ করবেন যে আইটেম ফর সেল নাকি ভিকেল করছে সেল করছে নাকি হোম মানে বাড়ি ঘরে মানে যে রিয়েল এস্টেটের বিষয় হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আইটেম ফর সেল হবে হ্যাঁ, এবার আপনারা হবে আইটেম ফর সেল তো এখানে ক্লিক করে একটু লোড হোক অ্যাড ফটো মানে <coughs> যে ফটোগুলো আছে সেই ফটোগুলো অ্যাড করবে ঠিক আছে অ্যাড আচ্ছা। করার পর আপনি দেখা গেল আপনি একটা শাড়ি এখানে শাড়ি দিলেন শাড়িটাকে অ্যাড করলেন অ্যাড করার পর এখানে টাইটেল লিখবেন মানে শাড়ির টাইটেলটা কি শাড়ি এটা তারপর প্রাইস লিখবেন শাড়ির আচ্ছা, দামটা লিখবেন প্রাইস তারপর যে ক্যাটাগরি লিখবে মানে কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে এটা হলো আপনার যে ফ্যাশন হ্যাঁ হ্যাঁ অ্যাপিয়ারের মধ্যে পড়ছে তাহলে অ্যাপিয়ারে অ্যাপারেলটা লিখে লিখে দেবেন ঠিক আছে লিখে দেবেন অ্যাপারেল দিতে পারে উমেন্স আচ্ছা, ক্লথিং হ্যাঁ উমেন্স হ্যাঁ, ক্লথিং দিতে পারে যেমন আপনি যদি জুয়েলারি দেন তাহলে জুয়েলারিটাকে আপনি ইউজ করতে পারেন জুয়েলারি অ্যাকসেসরিজ ঠিক আছে যদি আপনি জুয়েলারি সেল করেন তো এখানটা আপনি সেল ক্যাটাগরি চুজ করে দেবেন তারপর হলো কন্ডিশন মানে কি রকম নিউ কন্ডিশন ইউজড নাকি গুড নাকি ফেয়ার তাহলে আপনার নিউ কন্ডিশন নিউ চুজ করে দেবেন ঠিক আছে নিউ কন্ডিশন হ্যাঁ, তারপর হচ্ছে লিস্টেড স্টক আপনার স্টকে কি মালটা আছে নাকি স্টকে মালটা নেই তাহলে যদি লিস্টে থাকে দেখা লিস্ট আর সিঙ্গেল আইটেম মানে আপনার দেখা একটাই আছে লাস্ট একটা আছে ঠিক আছে সেটা আপনি দেখবেন শুধু তখন আপনি এটা করবেন আবার দেখা লিস্টেড স্টক ডক দেখলো আপনার স্টকে আছে তখন আপনি নিচেটা ইউজ করতে পারেন ঠিক আছে তারপরে হচ্ছে প্রোডাক্ট ট্যাগ এখানে কি ট্যাগ ইউজ করবেন মানে হচ্ছে আপনার যে ইয়ে, ইয়েটা আছে মানে আপনার যে শাড়িটা আছে যেমন শাড়ি এখানে শাড়ি করলাম ঠিক আছে শাড়ি এটা ঠিক আছে এটা আপনি করবেন ঠিক আছে এখানে কিছু কিছু বসিয়ে দরকার নেই লাগবে না এটা এটা এটা লাগবে না এটা আর হচ্ছে লোকেশন মানে আপনি কোন লোকেশনের মধ্যে আপনার অ্যাডটাকে দেখাতে যান সেই লোকেশনটাকে আপনি অ্যাড করে দেবেন নিচে ঠিক আছে লোকেশনটা অ্যাড করে দিলে তাহলে সেই লোকেশনের মধ্যে মার্কেট প্লেসের লোকেশনের মধ্যে আপনার অ্যাডটাকে তারা পাবলিশ করবে ফেসবুক এখানে পাবলিশ করবে ঠিক আছে এগুলো একটা খুব ফ্রিতে মানে আপনি অনেক কিছু এখান থেকে করে নিতে পারেন মানে আপনার প্রোডাক্টটা মার্কেটিং করে দিতে পারেন ফ্রিতে একদম আর যদি মনে করেন যে এটাকে বুস্ট করবেন দেখেন এখানে বুস্টিং অপশন আছে বুস্ট লিস্টিং অপশন পাবেন মানে বুস্টিংটা হবে কি দিয়ে মানে আমার পেজ দিয়ে কি বুস্টিংটা হবে এখানে মার্কেট হ্যাঁ, এখানে পেজ দিয়ে বুস্টিং হবে না এখানে হচ্ছে এখানে হচ্ছে আপনাকে মানে নামটা কোনটা শো করবে দাদা এখানে আপনার পেজের নামটা শো করবে আপনার যে ব্র্যান্ডের নেম আছে সেই ব্র্যান্ডের আচ্ছা। নামটা শো করবে এখানে সেই ব্র্যান্ডের নামটা হ্যাঁ, বলতে গেলে এখানটাই পেজ দিয়ে বুস্টিংটা আপাতত হবে কারণ আপনার কারণ এই যখন যখন আপনার এ ব্র্যান্ডের নাম আনবে আপনার যে লোকেশন আসবে সেগুলো আনবে সেগুলো কোথেকে আপনার পেজ পেজের থেকে তো আনবে অথবা আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন সেগুলো কোথেকে আনবে আপনার পেজের থেকে সে নিয়ে আসবে ফেসবুক বুঝতে পারলেন তখন সে ফেসবুকের ইয়ের নামটাই আপনার যে পেজে আছে ওটা ওখান থেকে সে বুস্টিংটা পোস্টিংটা করবে তা এটা ইউজ করতে পারেন আবার না যদি মনে করেন ইউজ করে এটা ফ্রিতে অনেক পাবেন আর যদি মনে করেন ইউজ করতে পারে নাও করতে পারে না সেটা কোনো অসুবিধা নেই ইউজ করলে হয় কারণ এখন দেখতে হবে যে আপনাদের বাংলাদেশের লোকেরা কিরকম মানে মার্কেট প্লেস থেকে ইউজ করে আলহামদুলিল্লাহ হ্যালো জি হ্যাঁ বলছি আপনার এবার দেখতে হবে যে আপনাকে যে আপনাদের বাংলাদেশের লোকেরা যেমন মানে কিরকম আমরা এই মার্কেট প্লেস থেকে ইউজ করে বুঝতে পেরেছেন যদি ভালো যদি এগুলো যে খুব ভালো ইউজ করে তাহলে আপনি সেটাকে ইউজ করতে পারেন যদি এগুলো যে অতটা ভালো মানে বাংলা বাংলাদেশ অথবা এগুলো ইউজ করে না এটা বিশেষ করে বলতে কি যে মার্কেট প্লেসটাকে মানে বিশেষ করে আপনাদের বাংলাদেশের লোকের কিরকম ইউজ করে জানি না বিশেষ করে যদি আপনি যদি ইউএসএ কান্ট্রিতে যদি টার্গেট করতে ইউএস লোকের মার্কেট প্লেসটা খুব ভালো মানে ইউজ করে এরা এরা জানে বিষয়টা বুঝতে পারলেন খুব ইউজ করে এরা আর ইন্ডিয়ান লোকেরাও ইউজ করে ইন্ডিয়ান লোকেরা বাংলাদেশের মানুষ অতটা ইউজ করে না করে না আপনি এটাকে ইন্ডিয়াতে টার্গেট করবেন অথবা ইউএসএ যদি ইয়েতে করতে যান তাহলে এই সাইডগুলো টার্গেট করবেন বাংলাদেশে করবেন না বুঝতে পারলেন ঠিক আছে আচ্ছা বা নেক্সটে আসি এটা লিভ করে দিই নেক্সটে আসি নেক্সটে এসে এখানে হচ্ছে আমি লাইভ ভিডিওর কথা দাদা কি বলছিলেন ও আচ্ছা লাইভ ভিডিও রাইট বলে ওকে এখানে এসে বাঁ দিকে এই যে লাইভ ভিডিওস ঠিক আছে লাইভ ভিডিওসটা ক্লিক করবে ক্লিক করে এখানটা হচ্ছে যে আপনাকে এখানে ফ্রন্টে আসতে হবে ঠিক আছে মানে আপনাকে হচ্ছে আপনার মানে একটা আপনার ফোনটাও নিতে পারেন অথবা একটা ভালো একটা ক্যামেরা নিতে ফোনটাই নিতে পারেন ফোনটার মধ্যে টেপয়েজ গুলো গুলো আছে না টেপয়েজ স্ট্যান্ড গুলো পাওয়া যায় সেই স্ট্যান্ডের মধ্যে ফোনটা রেখে আপনার টোটাল যে আপনার শাড়িগুলো আছে আপনার যে ইয়ে কুর্তিগুলো আপনার যে কালেকশন গুলো আছে সেই কালেকশন নিয়ে আপনি এখানে দেখাতে পারেন যে আপনার এখানে এই কালেকশন আছে আপনি এই কালেকশন আপনার এখানে মানে ডিসকাউন্ট দিয়ে যে লাইভ করে দেখি যে তাই না সেভাবে হ্যাঁ হ্যাঁ রাইট রাইট ঠিক সেভাবে সেভাবে করবেন রাইট রাইট দাদা মানে এখানে একটা কোশ্চেন ছিল ছোট হ্যাঁ। মাঝখানে আমি যখন আমার পেজ থেকে বিভিন্ন গ্রুপ গুলাতে শেয়ার দিতাম তো তখন যাদেরকে দিয়ে আমি প্রথমে তো বুস্টিং বা এগুলো সম্পর্কে জানতাম না তো ওনাকে যখন জিজ্ঞেস করেছিলাম যে আমাদের পেজে এরকম প্রবলেম হচ্ছে কেন তখন উনি বলেছিল যে আপনি অ্যাডমিন থেকে যখন আপনি বিভিন্ন গ্রুপ গুলাতে শেয়ার দিবেন হ্যাঁ। তখন ফেসবুক থেকে এই প্রবলেমটা করে কাজে অ্যাডমিন হ্যাঁ গ্রুপে হ্যাঁ, শেয়ার দিলে আপনার প্রবলেম করবে মানে ওরা তো বারবার শেয়ার করে দেবেন দেখুন এখানটা দেখুন শেয়ার করছে না এর জন্য কি ধরেন লাইভে যে আপুরা আসে ওনারা বলে যে আপনারা শেয়ার করেন মানে অন্য ক্লায়েন্টরা শেয়ার করলে তখন প্রবলেম হয় না মানে নিজে অ্যাডমিন যে পেজ অ্যাডমিন যে উনি শেয়ার করলে প্রবলেম হয় এরকম কিছু না না এরকম কিছু নেই এরকম কিছু কেন প্রবলেম হবে যে আপনার পেজের অ্যাডমিন আপনি তো করতে পারবেন না অন্য কেউ কেন করবে হ্যাঁ অন্যরা তো করে যে আপনারা শেয়ার করুন যে যত শেয়ার করবেন তার জন্য সেই রকম গিফট বলেন অনেক সময় সেটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ রাইট রাইট রাইট এটা এটাও একটা ট্রিক্স রাইট এটা ঠিক বলেছেন যে এটাও একটা ট্রিক্স আজকে অনেককে দেখেছি বলে যে আজকে যদি আপনারা শেয়ার করে 100 না কে ভিউ করেন হ্যাঁ। তার জন্য গিফট গিফট আছে রাইট হ্যাঁ, এটাও একটা ট্রিক্স কারণ আপনি যদি বারবার শেয়ার করেন তাহলে আপনাকে ফেসবুক প্ল্যানটি করবে বুঝেছেন আপনাকে তখন ফেসবুক প্রবলেম করবে বা দেখা গেলো আপনি যদি আপনার যে ইয়েরা আছে আপনার যে কাস্টমার বা ক্লায়েন্টরা আছে তাদেরকে যদি একটু বলেন যে আপনার একটু শেয়ার করুন তারা এখানে কিন্তু সেখানে দেখবে যে তখন ফেসবুক দেবে যে এই যে একটা পেজ বিভিন্ন জায়গা থেকে শেয়ার হচ্ছে এক জায়গা থেকে শেয়ার হচ্ছে না তখন এটাকে স্প্যাম হিসাবে নেবে না তখন আর প্রবলেম হয় না হ্যাঁ সেটাই এবার কিন্তু যদি এক জায়গা থেকে যদি আপনি যদি বারবার করে যদি করতে থাকেন তখন কিন্তু আপনার এখানে প্রবলেম হবে আচ্ছা আচ্ছা দেখুন দেখুন এরকম একটা দেখুন জানুয়ারি চোদ্দ তারিখ কবে করেছে জানুয়ারি চোদ্দ তারিখে কিন্তু দেখেন এর দেখেন চৌষট্টিটা আবার একশো আঠারোটা কমেন্ট আছে ঠিক আছে আর লাইভ করলে কি মানে বেশি রেসপন্স আসে তাই তো মানে লাইভ করলে বেশি রেসপন্স আসে আচ্ছা দাদা এখানে আরেকটা কথা ছিল মানে এটা আমি তো একটা কমন প্রোডাক্ট নিয়ে কাজ করছি তো আরেকটা হচ্ছে আমি যেটা নিউ পেজের কথা বলেছিলাম যে নিউ পেজ ওটা করব ধরেন আরো দুই তিন মাস পরে করব কিন্তু ওটা আমি ইউনিক প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাচ্ছিলাম মানে যেটা ডিজাইন বা হ্যাঁ সেটা ধরেন আমি লাইভ মানে যে কোনো ভিডিও রেকর্ড করলাম রেকর্ড করে ওটা কি দেন সেক্ষেত্রে আমি একটা রান করতে পারবো রান করতে পারবেন আর এখান থেকে যদি অর্গানিক অর্গানিক যদি আপনার বিজনেসটাকে বাড়াতে পারেন তাহলে আপনি আরেকটা কাজ করতে পারেন হ্যাঁ। আপনি ইউটিউবে চ্যানেল একটা খুলতে পারেন আপনার ব্র্যান্ড দিয়ে ইউটিউবে হ্যাঁ ইউটিউবে আচ্ছা। আপনি একটু ইউটিউবটাকে একটু ফোকাস করতে পারেন ইউটিউব থেকে আপনি অনেক অনেক অনেক মানে ক্লায়েন্ট পেয়ে যাবেন আর আমাদের ইন্ডিয়াতে বিশ্বাস করবেন কিনা আমি জানি না যে আমাদের ইন্ডিয়াতে এখন নাইনটি পার্সেন্ট বিজনেস চলেই হলো ইউটিউবের দ্বারা বুঝতে আচ্ছা। পেরেছেন কারণ কারণ হচ্ছে আমাদের আমি যেখানে থাকি আমার আমি আমি ধরুন আমি আমি তো এমনি ব্লগ গুলা দেখি বিভিন্ন ইন্ডিয়ান বিভিন্ন ব্লগ গুলা দেখলে অনেক ক্লায়েন্টের সরি ভেন্ডরদের মানে ওখান থেকে দেখা গেছে যে ইউটিউব থেকে আমি হ্যাঁ, পেয়েছি হ্যাঁ, যাবেন মনে হচ্ছে যে এখন আমি ঘাটটায় বাস করি সেটা এখানে হলো শাড়ি ঘাট বলে বাট শাড়ি উৎপাদন এবার হচ্ছে আমাদের কিছু দেখা আমাদের কিছু ইয়ে দেখাচ্ছে দেখুন কিভাবে দেখুন এটা করছে কারণ আমাদের আমাদের হচ্ছে আমাদের এক সাইড হলো শান্তিপুর এক সাইড এক সাইড হলো হলো নবদ্বীপ আপনি যেমন শান্তিপুর শাড়িটাকে আপনি ইউজ ইয়ে করতে পারেন যেমন হচ্ছে শান্তিপুর শাড়ি মার্কেট দাদা আপনি কি কলকাতাতে হ্যাঁ আমি কলকাতাতে তাহলে তো আপনি আমাদেরকে আইডিয়া দিতে পারবেন <laughs> এর শান্তিপুর শান্তিপুর এখানে হচ্ছে আমার জন্মস্থান এখানে আমি শান্তিপুরে জন্ম আচ্ছা। আর এগুলো সব হলো শান্তিপুরি শাড়ি বুঝতে পেরেছেন আচ্ছা, আচ্ছা এরা দেখেন এরা দেখেন সব দেখেন ইয়ে করেছে ওই দেখেন শান্তিপুরি শাড়ি হোলসেল হোলসেল আচ্ছা। এ দেখুন এইটুকু দেখুন উনিশে জানুয়ারি ইনি হচ্ছে ভিডিওটা ছেড়েছে তেইশ হাজার একশো চব্বিশ জন ভিউ করেছে একটু কমেন্ট পড়ি খুব শুনুন কমেন্ট পড়ি দেখেন নাইস কালেকশন নাইস কালেকশন দেখেন অনলাইন ডেলিভারি হবে দেখেন একটা কাস্টমার পেয়ে গেলাম সঙ্গে সঙ্গে আচ্ছা। হ্যাঁ অনলাইন ডেলিভারি হবে আপনার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন ঠিক আছে স্ক্রিন নম্বরে কল করুন কিছু বলে দেবো ওকে দু নম্বর কালেকশন খুব ভালো দেখেন আবার দেখেন কতগুলো কাস্টমার অনলাইন হ্যাঁ, নিলে ক্যাশ অন ডেলিভারি হবে দেখেন বাংলাদেশ থেকে কিভাবে নিতে পারি রাইট হ্যাঁ তো বাংলাদেশ থেকে কিভাবে নিতে দেখেন হুম স্ক্রিনে নাম যোগাযোগ করুন ওকে তারপর দেখেন আবার আছে দেখেন রিসেলিং কোন সুযোগ আছে কি দেখেন এই রিসেলিং অবস্থা দেখে ব্যবস্থা করা হয়েছে এটা আচ্ছা। মিনিমাম আচ্ছা, কত টাকার জিনিস নিতে হবে দেখেন কত কাস্টমার আসছে হ্যাঁ স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন দাদা আপনার নাম নম্বরটা সেন্ড করুন সেন্ড করুন দেখেন বাংলাদেশ থেকে দেওয়া যাবে শাড়ি দেখেন দাদা আপনি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এটা হল বাংলাদেশ আপনাদের বাংলাদেশের লোক দাদা আপনি আমি এক পিস নেবো দেখেন জামদানি আমি তিনশো আশি টাকায় দেবো আপনি যে শাড়িগুলো দেখালেন ইনি আবার মানে বসাক তো সত্যজিৎ বসাক বসাকরা হলো আমাদের এখানে শাড়িতে মাফিয়া বুঝতে পারলেন মানে বসাকরা হলো আমাদের আচ্ছা। এখানে মধ্যে মানে শান্তিপুরের মধ্যে বসাকের উপর কোনো শাড়ি নেই আচ্ছা। এই বসাকারি হলো সব থেকে মানে মানে এরা হচ্ছে মানে ইন্টারন্যাশনাল লেভেলে শাড়ি বিক্রি করে মানে আমেরিকা আমেরিকাতে শাড়ি দেয় এত মানে হাই লেভেলের তিনশো আশি টাকায় দেয় এত তিনশো আশি কি টাকা না রুপি না টাকা টাকা আমাদের হলো হ্যাঁ রুপ সরি রুপি আমাদের ইন্ডিয়ান রুপি হ্যাঁ ইন্ডিয়ান রুপি মানে ওটা তো বাংলাদেশি টাকায় বেশি হয়ে যায় যখন হ্যাঁ। আমরা মানে না আমাদের আসলে আমাদের এখানে মানে, মানে হ্যাঁ। টাকাতে হ্যাঁ, টাকাতে চলে তিনশো আশি টাকা আপনাদের বাংলাদেশে অতটা মানে হাই যে এমন কোনো কথা না নাওজে 1 পয়েন্ট সামথিং দিয়ে মনে হয় ইয়া করে পড়বে এবার দেখেছেন বোকা 800 টাকা কিনেছি বোকা বোকালার শাড়ি শাড়ির নাম আমি 800 টাকা কিনেছি কিনে নিয়েছি বোকা না কি বলছে কি আচ্ছা দেখেন যে একটা ভিডিও উনি পাবলিশ করলো তার পাশে কতগুলো কাস্টমার পেয়ে গেল এবার ধরুন এর মধ্যে থেকে একটা কাস্টমার কি একবার নেবে বারবার শাড়ি নেবে তাহলে আপনি যদি একটা যদি আপনার ইয়ে, ইয়ে দিয়ে যদি একটা যদি মানে ইউটিউবে যদি একটা ভিডিও বানান এবার ইউটিউবে যদি ডেলি কন্টেন্ট পাবলিশ করেন তাহলে এখান থেকে আপনি তো মানে ফ্রিতে তো আপনি পেয়ে যাচ্ছেন কাস্টমার তাই তো ফ্রিতে কাস্টমার পেয়ে যাচ্ছেন তাহলে এই জায়গাটাকে একটা আপনার বেনিফিট হবে না একটা ভালো হ্যাঁ, হ্যাঁ। কিন্তু ইউটিউব চ্যানেল খুলবো কিভাবে বা কিভাবে ভিডিও আপলোড করব ইউটিউব চ্যানেল তো কিছু জানি ইউটিউব চ্যানেল কিভাবে খুলবেন কিভাবে ভিডিও আপলোড করবেন আপনি ফেসবুক কোর্সটা করে নিন ঠিক আছে তারপর আপনি তারপর ইয়ে রাজু ভাই আমাদের ইউটিউব চ্যানেলে কোর্স আছে সেটা আপনি করে করে নিতে পারেন অল্প খরচার মধ্যে হয়ে যাবে আপনার বেশি টাকা দিতে হবে না করে অল্প খরচার আচ্ছা। মধ্যে আপনাকে হলো ইউটিউবে ইউটিউবে কোর্সটা করে দেবো তাহলে ইউটিউবে ইউটিউবে আমার চ্যানেল চ্যানেল দিলে ওখান থেকে আপনি মানে শুধু যে বারবার যে ইনভেস্ট করতে আমাদের কথা না ওখান থেকে আপনি ফি বুঝতে পারলেন জি হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছেন আমার কথা জি একটু কাটা কাটা আসছিল দাদা কি বললেন স্কিপ করে গেছে হ্যাঁ বলছি যে ইউটিউবের মধ্যে আপনি ফ্রিতে কাস্টমার পেয়ে